আজকে আমার আলোচনা হচ্ছে প্রাচ্যবিদ আরবিতে এটিকে বলা হয় আল ইস্তেশরাক আর ইংরেজিতে এটিকে ওরিয়েন্টালিজম বলা হয় এই পৃথিবীকে ইতিহাসের ভাষায় পৃথিবীকে দুভাগে ভাগ করে একটা হলো পাশ্চাত্য একটা হলো কি প্রাচ্য পাশ্চাত্য বলতে ইউরোপ যুক্তরাজ্য ব্রিটেন ফ্রান্স এগুলোকে পর্তুগিজ জার্মান এগুলোকে পাশ্চাত্য দেশ বোঝানো হয় এখান থেকে ব্যবহার হয় পাশ্চাত্য সংস্কৃতি পাশ্চাত্য অর্থনীতি আর অন্যদিকে আছে প্রাচ্য প্রাচ্য বলতে পূর্ব এশিয়ার দেশগুলোকে প্রাচ্য বলা হয় যেমন মিশর সিরিয়া আরব বিশ্ব ভারত উপমহাদেশ এগুলোকে সাধারণত প্রাচ্যের দেশ বলা হয় এই ওরিয়েন্টালিজম বলতে বোঝানো হয় পশ্চিমারা পাশ্চাত্যের পণ্ডিতরা তাদের সংস্কৃতিকে তাদের সভ্যতাকে এই প্রাচ্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিছু পণ্ডিত টাকা দিয়ে পণ্ডিত তারা ঠিক করেছেন তারা এই প্রাচ্যের সাংস্কৃতিক অর্থনৈতিক ধর্মীয় জ্ঞান অর্জন করে কিভাবে এ প্রাচ্যকে শাসন করা যায় তাদের একমাত্র একটাই লক্ষ্য পাশ্চাত্যরা কিভাবে এই প্রাচ্যকে পূর্ব এশিয়ার দেশগুলোকে কিভাবে শাসন করবে শোষণ করবে এবং বিশেষ করে খ্রিস্টানদের যে ধর্ম কালচার সেগুলো কিভাবে মুসলমানদের ভিতরে প্রবেশ করবে ইসলামকে ধ্বংস করবে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করবে এই নিয়তে যারা স্টাডি করে এই স্টাডি করার নাম হচ্ছে আল ইস্তেসরা বা অরিয়েন্টালিজম পাচ্ছবে আর যারা বড় বড় মহাপণ্ডিতগণ এই পাচ্ছে জ্ঞান নিয়ে গবেষণা করে তারা হলো ওরিয়েন্টালিস্ট পাঁচশো একটাই মাত্র কাজ কি তাদের কাজ হলো এই পাচ্ছের আমাদের ধর্মীয় অনুভূতি কি আমাদের দুর্বলের জায়গা কোথায় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা এগুলো নিয়ে তারা এমনকি আমাদের বাসা পর্যন্ত আয়ত্ত করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পড়াশোনা করে আমাদের ভাষা শিখে আমাদের ধর্ম তারা চর্চা করে আমাদের এভরিথিং সব কিছু তারা জ্ঞান অর্জন করে তারা বিভিন্ন কৌশলে আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন জাল আর হাত তারা তৈরি করে উচ্চ আওয়াজ দিয়ে বলো নওয়াজুবিল্লা এই প্রাচ্যবিদদের সবচেয়ে আক্রমণের জায়গা হচ্ছে ইসলাম কারণ পূর্ব এশিয়া হচ্ছে একটি মুসলমানদের লীলাভূমি ঠিক কিনা বলুন এই পাচ্ছবিদরা সর্বপ্রথম ইসলামের সবচেয়ে আমাদের অন্তরের ভালোবাসার জায়গা হলো আল্লাহ রব্বুল আলমিন এবং প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লাম ঠিক কিনা বলুন এই তারা ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদরা তারা ইসলামী জ্ঞান অর্জন করে তারা নিজেরাই কিছু ইসলামের পক্ষ হয়ে লেখালেখি করে ওই লেখালেখির মধ্যে আমাদের নবীর মান মর্যাদাকে ছোট করে দেওয়া হয় এবং ইসলামের মূল মূল জায়গায় আঘাত করে এবং মানুষের ধর্ম এবং বিশ্বাসের জায়গাতে তার কিছু প্রশ্ন চুড়ে দিয়ে এদেশের শিক্ষিত অশিক্ষিত মানুষকে ইসলামের প্রতি একটা সন্দেহ সঞ্চয় তারা সৃষ্টি করে দেয় এবং মুসলমানদেরকে বিপদগামী করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না বলতে আর একটা নাটক করেছিল আমাদের নবীজির চরিত্রের বিরুদ্ধে বলবেন না এভাবে আপনারা যদি দেখেন মাইসের গুস্তাব উইল একজন বড় প্রাচ্ছবি সেই ইসলাম ধর্ম জ্ঞান অর্জন করে ইসলামের বিরুদ্ধে সে লেখালেখি করে উইলিয়াম মুইল এগুলো হচ্ছে বড় বড় ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ এলিয়স স্প্রেঙ্গার মার্গ লিও এই পাঠ্যবিদরা বিশেষ করে আমার নবীজির চরিত্রে আঘাত করেছেন এবং নবীজি সম্পর্কে নেতিবাচক ধারণা তারা মানুষের মাঝে বিষ ছড়িয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন অসুবিধা এগুলো বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যারা আলেম নয় পুরা হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখে না সচরাচর বই পুস্তক পড়ে তারাই বেশি এই ওরিয়েন্টালিস্ট পাচ্ছবিদের জালে আটকা পড়ে ঠিক কিনা বলুন সম্মানিত হাজরিন অনুরূপভাবে হেনরি লেমেন্স সেই কিছুদিন আগেও তার ইসলাম বিরোধী বই লিখে সারা পৃথিবীতে সেই তাদের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে সে অনেক সম্মানী হয়েছিলেন একটা উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি এই প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্টরা ইসলামের বিরুদ্ধে কি পরিমাণ ক্ষতি করে আর একটা জ্বলন্ত উদাহরণ দিলে আপনাদের কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাকে অল্প সময়ে এই কথাটি বলার তৌফিক দান করেন সহ বলে আমি আমরা আজ থেকে সতেরোশো উনসত্তর সালের দিকে যাই আমি প্রধান উদাহরণটা মিশর দিয়ে টানি মিশর হচ্ছে সেখানে বহু নবীর আগমন এই মিশরে ঘটেছে আবির্ভাব হয়েছে মিশর অমরুল্লাহ আসের হাতে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান হজর অমর আব্দুল হত্তাবের যুগে মিশর বিজয় লাভ করে এই মিশরে বহুবার মুসলমানদের মাঝে এবং কুসেলের মাঝে যুদ্ধ হয়েছে অনেক যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে কিন্তু মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে তাদের সেই ইমানই শক্তি নিয়ে কিন্তু কি হয়ে গেল সতেরোশো আটানব্বই সালে আপনারা জানেন ফ্রান্সে জন্ম নেওয়া একজন নেপোলিয়ান বোনাপার তার ইতিহাস অনেকে পড়েছেন এই নেপোলিয়ান বোনাপাট সেই সতেরোশো উনসত্তরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার ভিতরে যুদ্ধ জয়ের অভিলাষ অভিপ্রায় এ সারা পৃথিবীকে সে জয় করে পৃথিবীকে শাসন করবে এই জন্য সে বিশেষ করে এই পূর্ব এশিয়ার দেশগুলো তাদের ধর্ম বিশ্বাস সংস্কৃতি সভ্যতা নিয়ে সে পড়াশোনা শুরু করে নেপোলিয়ান সেই গবেষণার এক পাকে আস্তে আস্তে সেই লেখাপড়া শেষ করে ফ্রান্সের সে একজন প্রজাতন্ত্রের প্রথম কনসাল হয়ে যায় আঠারোশো চার থেকে আঠারোশো চোদ্দ পর্যন্ত সেই ফ্রান্সের সম্রাট হয়ে যায় এবং সে ইতালিরও রাজা ছিলেন এবার তার ভিতরে স্বপ্ন জাগল এই পূর্ব এশিয়ার দেশগুলোকে সে কিভাবে শাসন করবে এবার তার মাথায় চিন্তা ঢুকলো তখন তো মিশর সিরিয়া ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে সর্বপ্রথম সে মিশরকে বেছে নিল কারণ এই পূর্ব এশিয়ার মধ্যে মিশর অন্যতম একটি রাষ্ট্র এই মিশরকে যদি সেই শাসন করতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ব এশিয়া তার হাতে চলে আসবে সে চিন্তা করলো এবং গবেষণা শুরু করলো সম্মানিত হাজিরিন নেপোলিয়ান এই মিশর সিরিয়াকে বিজয় করার আগে সে এত বেশি গবেষণা করল গবেষণা করতে করতে তার হাতে আসলো বুননি এক ওরিয়েন্টালিস্ট পাচ্ছাবিদের একটা রচনা বই সেখানে ছিল এক গোয়েন্দা রিপোর্ট সতেরোশো বাহাত্তর সালে এই ওরিয়েন্টালিস্ট বলুনি তিনি মিশর এবং সিরিয়া বহন করেছিলেন কিন্তু সে বমন করেছিলেন দেশ দেখার জন্য নয় সে বহন করেছে মুসলমানদের দুর্বলের জায়গা কোথায় কিভাবে পশ্চিমারা এই মিশরকে কিভাবে যুদ্ধ বিধান চালিয়ে সহজে জয়লাভ করতে পারবে তার কুটিনাটি বিষয়গুলো সে এটা সুন্দরভাবে তার যে বই ছিল travels in Egypt and Syria এই বইয়ের মধ্যে তিনি সব কিছু সবিস্তারে লেখে লিখে ফেলেছেন এই বই আস্তে আস্তে যেতে যেতে রাশিয়ার সম্রাট সহ এই ফরাসি সম্রাট নেপোলিয়ানের হাতে চলে গেল এই বই পাওয়ার পরে সেই নিজের জন্য আশীর্বাদ মনে করে এই বই সে পৃষ্ঠা পিস্তা পড়ে অক্ষরে অক্ষরে পড়ে সে চিন্তা করলো যেই পূর্ব এশিয়াকে আমি দখল করার জন্য যে চিন্তা করেছিলাম তার সমস্ত মূল মন্ত্র সবিস্তারে এই ওরিয়েন্টালিস্ট পাচ্ছবি বুননি তার ট্রাভেলস ইন ইজিপ্ট অ্যান্ড সিরিয়ার মধ্যে সুন্দরভাবে লিখে দিয়েছেন নওয়াজবিল্লা বললেন না তখন নেপোলিয়ান এই বই পড়া শুরু করলো নেপোলিয়ান সেখানে একটি পূর্ব এশিয়ার একটি যুদ্ধ বিজান পরিচালনার ক্ষেত্রে তার সেনাবাহিনী কি কি বাধার সম্মুখীন হতে পারে তার মধ্যে তিনি এক নম্বর রেখেছেন যে ইসলাম কি ইসলাম তিনি লিখেছেন এই পূর্ব এশিয়ার মানুষ তারা ইসলাম ধর্মে বিশ্বাসী এদেশের মুসলমান আমল দুর্বল হতে পারে এদেশের মুসলমানের সম্পদ না থাকতে পারে শারীরিক দুর্বলতা থাকতে কিন্তু তাদের বুকে যে ইমানি শক্তি আছে এই ইমানি শক্তি এটা কষ্টি পাথর দিয়ে এটি পরীক্ষিত তারা ইমানের জন্য যে কোনো সময় চাপ দিতে প্রস্তুত উচ্চ আওয়াজ দিয়ে বলছে তখন নেপোলিয়ান চিন্তা করলেন মিশরে অনেক যুদ্ধ হয়েছে হোসেনরা কোনো যুদ্ধে টিকে থাকতে পারে নাই সেই নেপোলিয়ান চিন্তা করলো এবার আমার অভিযান হবে মিশরে এবং সিরিয়াতে মুসলমানদের বিরুদ্ধে নয় এবং মিশর এবং সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নয় এবার আমি সকৌশলে আমার অভিযান চলবে নওয়াজবিল্লাহ ইসলামের বিরুদ্ধে উচ্চ অবস্থায় বলো নওয়াজবিল্লাহ তখন নেপোলিয়ান কি করলেন এই বলে না সহ আর যারা পাচ্ছবিক আছে যারা খ্রিস্টানদের পণ্ডিত যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে তাদের একটি দলকে সে গবেষণার জন্য তার পাশের রুমে সে তাদেরকে সরকারি বেতন বাটায় তাদেরকে নিয়োগ দিয়েছেন এবং দিন রাত তাদের কাছ থেকে নতুন নতুন পরামর্শ নিতেন তাদের সেই পরামর্শের সুবাদে নেপোলিয়ান অভিযান শুরু করার আগে কি করলেন হায় আফসোস সেই কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখা অনেক কষ্ট নেপোলিয়ান সে আবার নিজে কোরআন পড়া শুরু করলেন কোরআনের অনুবাদ করা শুরু করলেন হাদিস মুখস্থ করা শুরু করলেন নিজেকে একজন ইসলামের প্রেমিক হিসাবে সাজালেন তখন সেই শুরু করলো মিশরের যারা বড় বড় আলেম ছিল তাদের সাথে সেই টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের সাথে সম্পর্ক কায়েম করলেন আল্লাহ আজহারের যারা শাইক ছিলেন আজহারি যারা বড় বড় শাইক তাদেরকে তিনি তার ফ্রান্সে দাওয়াত নিয়ে গিয়ে সরকারি বাসভবনে সামরিক তাদেরকে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে গ্রহণ করতেন এবং তাদের সাথে ইসলামের মিষ্টি মিষ্টি কথা বলতেন সেখানে মিশরের আলেমরা তার সাথে কথা বলতে অনেক আনন্দ পেত মজা পেত সেখানে তারা খাবার খেত আনন্দ করত মজা করত ফুর্তি করত তারা মনে করত আল্লাহ ফ্রান্সের মধ্যে কি এক ইসলামের প্রেমিক আল্লাহ বানিয়ে দিয়েছেন কিন্তু তারা জানতো না তার উদ্দেশ্য ছিল খারাপ সেই দেখতে পেল এখন মিশরের বড় বড় আলেমরা তার হাতে চলে এসেছে মাসে মাসে টাকা পাঠিয়ে দিচ্ছে সব কিছু সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু মিশরের যারা সেনাবাহিনী আছে তাদের সাথে যুদ্ধে পেরে উঠতে তার সম্ভব হবে না তার সেনাবাহিনী অপ্রতুল তখন সে একটু আগিয়ে গেলে মিশরের যারা কাজে ছিল মুফতি ছিল মসজিদের ইমাম ছিল মসজিদে যারা খতিব ছিল তাদের সাথে আবার সে হাত মিলালো তাদেরকে টাকা দিল পয়সা দিয়ে পয়সা দিল এবং সেই তাদের কাছে নিজেকে উপস্থাপন করলো সে একজন ইসলামের বড় সে একজন বড় হাদেন বড় প্রেমিক ইসলামকে সে অনেক মহাপত করে অনেক ভালোবাসে এই মিশরের আলেমরা বুঝতে পারে নাই তারাও তার কথায় সাই দিল এবার সেই যখন সেনাবাহিনী নিয়ে মিশরে আক্রমণ শুরু করলো মিশর সেনাবাহিনী সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আলমোলমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল শুধু একের পর এক পরাজয় পরাজয় সেনাবাহিনী বুঝতে পারছে না কি হলো একটা দেশকে স্বাধীন দেশকে দখল করছে এদেশে আমার কোনো ফতোয়া নাই ওলামাদের কোনো হুঙ্কার নাই মসজিদের ইমামের নিরাপত্তা তাদেরকে অনেক অবাক করে দিয়েছে মিশরের সেনাবাহিনীর আস্তে আস্তে পরাজয় লাভ করল এদিকে ভিতরে ভিতরে সেই সরল মানা সরল প্রাণ মুসলমানরা তারা অনেক আনন্দ নিল যে ইসলামের একজন প্রেমিক ইসলামের একজন পরীক্ষিত বন্ধু মিশর দখল করতে যাচ্ছে এদেশে আবার ইসলামের নতুন জাগরণ সৃষ্টি হবে এইভাবে বন্ধুরা আমার কি হলো এই মিশরের জনগণের বাক্যে আমাদের মুসলমানরা এত আবেগ আপ্লুত তারা প্রকাশ্যে যা দেখে ওইটার উপর তারা আবেগ আপ্লুত হয়ে যায় গভীরভাবে চিন্তা করার যে শক্তি এটা আমরা মুসলিমরা হারিয়ে ফেলি এই যে প্রাচ্যবিদরা ওরিয়েন্টালিস্টরা ইসলামের পড়াশোনা করে যখন তারা ইসলামের পক্ষে কোনো বাণী দেয় আমরা ওই বাণীগুলা বঙ্গবাসা সাগরে আমাদের নিক্ষেপ করতে হবে ঠিক কিনা বলুন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে বাংলাদেশে একজন শিল্পী আছে আমাদের চট্টগ্রামের শিমুল সেই বাবা মোহসেন আউলিয়ার নামে অনেক গান করেছে আপনারা চিনেন তো চিনেন না দোকানে দোকানে ওনার গান চলে আমি প্রশ্ন করতে চাই শিমুল যদি আমাদের যারা রাহনুমাই তরিকত ফির আউলিয়া শাহানা যদি গান গায় আপনি কি নিশ্চিত দিতে পারবেন সে একজন হিন্দু ধর্মে বিশ্বাস করে সে যদি কোনো বাবার নামে গান গায় ওই গানের মধ্যে কোনো শিরিক নেই ওই গানের মধ্যে কোনো বেদাত নেই ওই গানের মধ্যে কোনো কুফুরি কালাম নেই অবশ্যই আছে আজকে তার গানে গানে তালে তালে নাচতেছে কোনো হিন্দু না মুসলমানরাই নাচতেছে ঠিক কিনা বলুন এই শিমুলের গান বাজতেছে কোথায় মুসলমানদের ঘরে ঘরে আমি বস্ত্র রাখতে চাই শিমুল সাহেব আপনি যদি বাবা এই আমাদের ফিরাউলিয়ার প্রতি এত যদি বক্ত হন যুগ যুগ ধরে গান গেয়ে যাচ্ছেন কালিমাটা পরে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন না ঠিক কিনা বলুন অনুরূপভাবে আমি একটাই উদাহরণ দিচ্ছি ওরা হলো ওরিয়েন্টালিস্ট ওরা দেশীয় ওরিয়েন্টালিস্ট ওরা এরকম আরেকটা আছে নকল কুমার কি আছে কোরআন নিয়ে গান করে কোরআন নিয়ে গান করে বাহ শুনতে অনেক মজা লাগে কিন্তু তুমি যে কোরআন কেন বিশ্বাস করো কেন তুমি কালিমাটা করলে না সুতরাং আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে মুসলমানদের বিরুদ্ধে কি প্রকারের ষড়যন্ত্র আছে বন্ধুগণ আমার এই নেপোলিয়ান মিশর জয় করল সবাই খুশি সেনাবাহিনী লক্ষ লক্ষ সেনাবাহিনী কাইরোতে তারা শাহাদত বরণ করল মুসলমানদের ভিতরে পাঠ হয়ে গেল এই নেপোলিয়ান মিশর জয় করার পর সেই তার আচল চেহারা মানুষের কাছে প্রকাশ করতে শুরু করলেন ঠিকই কিন্তু যারা দেশের মধ্যে যাদের কথা মানুষে শুনে যাদের কথায় মানুষ চলে তাদেরকে সে অনেক আগে কিনে ফেলেছে তাদেরকে তার পাশে রেখেছে এবং যে প্রাচ্যবিদদের ওরিয়েন্টালিস্টদের পরামর্শে বিশ্ব দখল করেছে তারা তো সর্বদা তার পাশে আছে যখন যখন কোনো তার কোনো একটা বিষয়ে তার রুমে যখন সেই টেনশন নিয়ে পায়চারি করত তখন তার পাশে সেই ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ্যা দাঁড়িয়ে তাকে ওই পরামর্শ দিত কিভাবে এই পূর্ব এশিয়া মুসলমানদের এই দেশগুলোতে বিষ কিভাবে ডালানো যায় একটা মানুষ কয়টা চেহারা রুমের মধ্যে একটা চেহারা মুসলমানদের কাছে আসলে আরেকটা চেহারা তার সেনাবাহিনীর কাছে গেলে আরেকটা চেহারা জনগণের কাছে তার আরেকটা চেহারা এভাবে ইসলাম এবং মুসলিম দেশগুলোকে একে একে ধ্বংস করেছে এবং এই মিশর পিছনে সেই প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস বুলনি যার কথা বলছিলাম তার সেই যে শহর নামা লেগেছিল travels in Egypt and Syria এই এই বইটাই একমাত্র তাকে উৎসাহিত করেছে মিশর দখল করার পিছনে এভাবে ওরিয়েন্টালিস্টরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের একটা বই একটা স্বাধীন রাষ্ট্রকে তারা পরাধীন করতে পারে উপনিবেশ বানাতে পারে আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবীরা আছে তাদের কোনো কাজ নাই তারা বিভিন্ন দেশ থেকে অনেক মোটা অঙ্কে পাতা পায় তাদের সমস্ত কাজ হলো ইসলাম বিরোধী এবং এই দেশের স্বাধীনতা বিরোধী ঠিক কিনা বলুন সম্মানিত হাজিরিন এই বইয়ের মুসলমানদের দুর্বল জায়গাগুলো কিভাবে বর্ণনা করেছেন মুসলিম জাহানকে দেখা একটা উড়ন্ত পাখির চোখে দেখার মতো করে সেই তার প্ল্যান এবং পশ্চিমাদেরকে উৎসাহিত করলেন তোমরা আসো এই পূর্ব এশিয়ার মধ্যে কিছু নেই তাদের অস্ত্র নেই তাদের ধর্ম বিশ্বাসে দুর্বল এখানে সবাই হুজুগি তোমরা এগুলো দখল করে নাও বসু থেকো না পশ্চিমাদেরকে আহ্বান করলেন তেরে রাষ্ট্রগুলোকে শাসন করার জন্য যার ফলে ভারত উপমহাদেশকে ব্রিটিশরা দুই শত বছর শাসন করেছে ঠিক কিনা বলুন এভাবে হাত ছাড়া হয়ে গেল মিশর এবং সিরিয়া এই নেপোলিয়ানের এই কলা কৌশলে সেই যে মিশর দখল করল এই দখল করার কারণে তৎকালীন তাদের একজন কবি ফরাসি কবি সেই একটা কবিতা রচনা করল নেপোলিয়ানকে তারা পশ্চিমারা তাদের পাশ্চাত্যের মেহমেদ নওয়াজবিল্লা অর্থাৎ ইসলামের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেরকম ওই নেপোলিয়ানকে তাদের পাশ্চাত্যের মোহাম্মদ ঘোষণা করেছেন নওয়াজবিল্লা বলে কারণ যেহেতু সুকৌশলে মুসলমানদের ভেদ সরে একটা মুসলিম রাষ্ট্রকে দখল করে ফেললো এই জন্য এই প্রাচ্যবিদরা তাদের বইয়ের ভিতরে আমাদের মুসলমানদের সংস্কৃতি সভ্যতা অর্থনীতি সবকিছুকে মোটর দানার মতো সেখানে বর্ণনা থাকে এবং তারা পশ্চিমাতে বসে বসে এই দেশগুলোকে শাসন করার নীল নকশা তারা সবসময় আঁকতে থাকে সম্মানিত হাজিরিন আপনারা দেখেছেন দুই সালে আফগানিস্তান দখল দখল করল আমেরিকা গত বছরে আমেরিকা আফগানিস্তান থেকে চলে গেল পৃথিবীর মুসলমানরা খুশি হয়েছে আফগানিস্তান সে আবার বিজয় ফিরে গেল কিন্তু কিছু বিশেষ যারা ইসলামের গভীর যারা জ্ঞান রাখে তারা কিন্তু কান্না করেছে কেন কান্না করেছে জানেন তারা মনে করেন আফগানিস্তান থেকে আমেরিকা যাওয়ার পিছনে এটা আমরা প্রকাশ্যে মুসলমানদের বিজয় দেখলেও এর পিছনে আমেরিকার আরো একটি বড় দুর্বিসন্ধি ছিল আফগানিস্তানের সমস্ত সৈন্যগুলোকে আমেরিকায় নিয়ে বিশ্বের কোনো পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্রের উপর তারা যুদ্ধের একটা পরিকল্পনা ছিল ঠিক কিনা বলুন এই মুহূর্তে এটা আল্লাহ পাক ভালোই জানেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ লেগে গেল ওই যুদ্ধের জন্য হয়তো তারা যে প্ল্যান ছিল ওই প্ল্যানটা তারা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারে নাই কিন্তু বাস্তবায়ন করতে না পারলেও আজকের দিনে সারা পৃথিবীর কাছে সেই কথা স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা যুদ্ধের মাধ্যমে আমেরিকার সেই নীল নকশার কথা মানুষের কাছে এখন প্রকাশ হয়ে গেছে ঠিক কিনা বলুন হ্যাঁ, হ্যাঁ। এভাবেই একে একে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই জন্য আমরা যারা বিশেষ করে যারা মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় নাই আলম হওয়ার সুযোগ হয় নাই যার জেনারেল লাইনে পড়াশোনা করেছেন আপনারা অনেকে ইসলাম নিয়ে গবেষণা করেন ইসলাম নিয়ে পড়েন আপনাদেরকে আমরা সবসময় ওয়েলকাম জানাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি ইসলাম চর্চা করছেন কাদের লেখা বই থেকে আপনি কি ইসলাম চর্চা করছেন আপনি কি প্রাচ্ছবিক যারা খ্রিস্টান পণ্ডিতরা ইসলামকে ধ্বংস করার জন্য বই যারা লিখছেন আপনি কি সেই বই থেকে কোন ইসলাম ধর্ম চর্চা করছেন কিনা আপনাকে সেটা সতর্ক থাকতে হবে আপনি ইসলাম চর্চা করার জন্য যে বইটা পড়বেন ওই বইটা পড়ার আগে আপনাকে প্রথমে লেখকের জীবনী পড়তে হবে ওই লেখকের কাছে সত্যিকারের নবীজির প্রেম ছিল কিনা আমার নবীজির সত্যিকারের ভালোবাসা ছিল কিনা এবং সে মুসলিম কিনা এবং সে কোন নাকি সেই খ্রিস্টানদের কোনো দালাল বাচ্চবিদ ওরিয়েন্টালিস্ট সেই টাকার বিনিময়ে তালালের বিনিময়ে কোনো বই লিখেছেন আপনি সেই বই থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলাম নিয়ে জানছেন সেটা আপনাকে ভাবতে হবে আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু মানুষ সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ইংলিশ পড়তে তাদের ভালো লাগে তারা ইংরেজি থেকে ইসলাম চর্চা করে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই কোরআন নাজিল হয়েছে কোন ভাষায় আরবি ভাষায় আমার নবীজির ভাষা কি ছিল খোলাফাই রাশেদের ভাষা কি ছিল এই ইসলামকে যারা বুকের তাজা রক্ত দিয়ে আসছে ইসলামের পতাকাকে আজকে উড্ডিন করে রেখেছেন তারা সকলে আরামিক ছিল পৃথিবীর যে কোনো আলেম যদি ইসলামে স্কলার হতে চাই ইসলাম নিয়ে যদি কোনো মেসাজ দিতে চাই নাম্বার ওয়ান তাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পাণ্ডিত্য অর্জন করতে হবে ঠিক কিনা বলুন দুই নম্বরে তাকে একজন তাকুয়াবানকারী মুসলিম হতে হবে তিন নম্বর তার সিনার ভিতরে আমার নবীজি একশো পার্সেন্ট প্রেম ভালোবাসা থাকতে হবে যারা আমার নবীর শান নিয়ে আমার নবীর মান নিয়ে যারা চাদর নিয়ে টানাটানি করে তারা হচ্ছে ইসলামের শত্রু মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন আমাদের নবীজি নাকি সারা পৃথিবীর জন্য রহমত নয় নওয়াজবিল্লাহ বললেন না আল্লাহ কি বলেছিলেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এখন আমাদের নবীজি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত আলাম বহুবচন আলামিন আলাম শব্দটা আপনি ডিকশনারিতে খুঁজেন আলম শব্দের অর্থ হলো জগৎ আর এটাকে আরবিকে এটার বর্ণনা দেওয়া হয় আল আলমা সাওয়াল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আলম আর আমার নবী হচ্ছেন সমস্ত আলমের জন্য রহমত রহমত আমাদের নবীকে সঈদুল মুরসালিম মানতে তাদের কষ্ট হয় যাদের কাছে আমার নবীর শান নিয়ে আমার নবীর মান নিয়ে তারাবির নামাজ নিয়ে ইসলামের মূল মূল বিষয় নিয়ে যারা কষ্ট করেন আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনি কোনো পাচ্ছবিদের জালে আটকা পড়েছেন কিনা ঠিক কিনা বলুন সম্মানিত হাজারিন সাবধান থাকতে হবে একজন ডাক্তার সে যদি ডাক্তারে যদি একজন চেম্বার করে মানুষের চিকিৎসা করতে চায় তাকে প্রাতিষ্ঠানিকভাবে ডাক্তার হতে হবে কিনা বলুন একজন মানুষ যদি বলে আমি আমি কোনো প্রতিষ্ঠানে যাই নাই ডাক্তারের সমস্ত বই আমি মুখস্থ করেছি তার কাছে কি কোনো রোগী যাবে কি বলেন যাবে যাবে না কোরআন হাদিস সম্পর্কে সুনিশ্চিত কথা বলার জন্য আপনাকে একজন প্রাতিষ্ঠানিক আপনাকে জ্ঞান অর্জন করে স্বীকৃত প্রাপ্ত ইসলামিক স্কলার আপনাকে হতে হবে ঠিক কিনা বলুন তাহলে সবার যদি ফতোয়া দেয় তাহলে মুফতি সাহেব তো আর কি নাই বলেন না এত কষ্ট করে সারা জীবন সাধনা করার কোনো প্রয়োজন আছে আর এম হওয়ার কি প্রয়োজন ছিল এই জন্য আমাদেরকে ভাবতে হবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তাচ্ছবিদের ষড়যন্ত্র আরেকটা সবচেয়ে বড় যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে কাদিয়ানিদের ষড়যন্ত্র ঠিক কিনা বলুন আল্লাহ পাক আমাকে হায়াত রাখে কাদিয়ানি সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো কারণ বাংলাদেশে সবচেয়ে ফিটনা ছাড়াচ্ছে এখন কাদিয়ানিরা কি আশ্চর্য তারা আমার নবীজিকে হাতমন নবীন যদি তারা ইমান আনে বিশ্বাস করে তাদের গোলাম কাদিয়ানি কিভাবে নবী হয় ঠিক কিনা বলুন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন ইসলামের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করুন لا تتخذوا الكافرين أولياء তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হে ইমানদারগণ তোমরা কোনো অবস্থাতেই কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না মিন দুনিল মুমিনিন মুমিনদেরকে বাদ দিয়ে মুমিনের বন্ধু হবে মুমিন ইমানদারের বন্ধু হবে কে ইমানদার একজন মেনা মুসলিম নারীর বান্ধবী হবে আরেকজন মুসলিম নারী ঠিক কিনা বলুন তোমরা কি কাফারদেরকে বন্ধু বানিয়ে বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রাখতে চাও